ঘরের ছাদটা দেখো মানে দাদা দেখো পিছন দিক দিয়ে থেকে পিছন দিক থেকে শেল্টারের দিক থেকে নিচে পিছিয়ে যাবে পিছিয়ে যাবে পিছিয়ে Mark the location. শেল্টারেও মারছে দেখে এই গাড়ির ওখানেই রয়েছে বোম মারতে পারবা নিচে ইস পুরো ফিনিশ না করলে তুমি উপর একটা নক হয়ে যেত।